এভাবে আমার নবী ওই গুহার ভিতরে তিন দিন কাটিয়ে দিলেন আর আবু বকরের ছেলে এবং আবু বকরের মেয়ে আসমা সমস্ত কাফের গোয়েন্দাগিরি করলেন কাফের সকল তত্ত্ব কাবার সহ গোপনে নবীজির কাছে রাত্রিবেলায় পৌঁছে দিতেন আমার নবীজি তিন দিন গুহার ভিতরে আত্মগোপনে তাকার করে আবার তিন দিনে হজরত আবু বকরকে বললেন তিন দিন হয়ে গেল এবার আমরা মদিনার উদ্দেশ্যে বের হয়ে যাব আবার হজরত আবু বকর আগের সেই প্ল্যান মতে একজন কাফের যদিও সেই কাফের বিশ্বস্ততাকে উপযুক্ত মজুরি দিয়ে ঠিক করলেন আর এই আরিকাত আল্লাইসি তাকে প্রচুর চড়া মজুরি দিয়ে ঠিক করলেন সেই মদিনার প্রদর্শন করবে এবং সাথে ছিল আবু বকরের সেই গোলাম আমের বিনী ফোহাইরা আবু বকর আর নবীজি মোট চারজন দুটি উঠে একটি উটের ভিতরে আবু বকর সামনে বসলেন পিছনে আমার নবীজিকে বসালেন আরেকটি উটের মধ্যে পথ প্রদর্শক আবদুল্লাহ বিন আরিকার আবু বকরের গোলাম আমের বিনী পোহাইরা বসলেন তারা চারজন দুটি উট করে এবার লোহিত সাগরের উপকূল হয়ে এমন হয়ে ভিন্ন পর্দি হয়ে মদিনার দিকে যাত্রা শুরু করলেন হিজরত শুরু করলেন আমার নবীজি বারবার মক্কার দিকে তাকাচ্ছেন মক্কার সাথে জড়িত রয়েছে নবীর অসংখ্য স্মৃতি আমার নবীজি নবতের তেরো বছর আর বাকি চল্লিশ বছর তিপ্পান্ন বছর মক্কার জমিনে কাটালেন আজকে ইসলামের জন্য প্রিয় জন্মভূমি মক্কাকে ত্যাগ করে চলে যেতে হচ্ছে বারবার আমার নবীজি মক্কার দিকে তাকায় আমার নবী বলেন লাউলা উখরিজ ওয়ামা খারাজ যদি আমাকে যদি বের করে দেওয়া না হতো আমি মক্কার ভূমি থেকে কোনোদিন বের হলাম না আজকে ইসলামের জন্য আল্লাহরা দেশে আজকে হিজরত করে আজকে জন্মভূমি মক্কা ত্যাগ করে চলে যেতে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আর শাহজিম থেকে আয়াত নাযিল করেন ওয়াকাইয়িম মিন ক্বরিয়াতিন হিয়া আশাদু কুওয়াতান মিন ক্বরিয়াতিকা আল্লাতী আখরাজাতকা আহলাকানাহুম ফালা নাসিরা লাহুম হে আমার হাবিব আপনি মনে করে দুঃখ করবেন না আপনি মক্কার জন্য দুঃখ করবেন না আপনি কি জানেন মক্কার চেয়ে আরো শক্তিশালী গ্রাম যারা নবীদেরকে বের করে দিয়েছেন আমি ওই সমস্ত গ্রামকে মুহূর্তের ভিতরে আমি ধ্বংস করে দিয়েছি তাদের কোনো সাহায্যকারী ছিল না আমি আল্লাহ চাইলে মক্কাকে মিনিটের ভিতরে আমি ধ্বংস করে দিতে পারি কিন্তু আমি মক্কাকে ধ্বংস করবো না সেখানে আমার ঘর আছে এই মক্কা একদিন তোমার হাতে বিজয় হবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন আমার নবী এই আয়াতের ভিতরে মক্কা বিজয়ের সুসংবাদ পেয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুহান আল্লাহ এবার আমার নবীজি পথ চললেন মক্কার কাফেরা একশো লোকের নবী থেকে খুঁজতে খুঁজতে একজন কাফের সোরাকায় বিনে মালেক সেই গোপন ভাবে খবর পেয়ে নবীর পিছনে পিছনে চুপতে লাগলো নবীর খুব কাছাকাছি চলে গেল আবু বকর বই পেলেন সোলা কাবিনী মালিক তার সঙ্গী সাথে নিয়ে আমার পিছনে আমাদের পিছনে চললো কিছুক্ষণ পর আমাদেরকে ধরে ফেলবে আবু বকর চিন্তিত হয়ে গেলেন আজকে রহমতুল্লাহ আলমিনের কি হবে তখন আমার নবীজি বলেন আবু বকর তুমি কেন না ভয় পেও না লা তাহজান ইন্নাল্লাহা মানা বলেন লা তাহজান ইন্নাল্লাহা মানা আমার নবী বিপদের সময় এই কোরআনের আয়াতের অংশকে পাঠ করতেন আবু বকর তুমি চিন্তিত হয় না ইন্নাল্লাহা মানা আল্লাহ আমাদের সাথে আছেন লা তাহজান ইন্নাল্লাহা মানা সুরাকা নবীর পাশাপাশি চলে আসলেন এবার নবীকে আক্রমণ করবেন সেই মুহূর্তে ঘোড়ার পা গুলো আল্লাহর কি অলৌকিক ভাবে ঘোড়ার দুটি পাও পালের ভিতরে চলে গেল সেই বালির ভিতরে আটকে পড়ে গেল আর আমার নবী যে ভাবে নিরাপদে যাত্রা করতে লাগলেন তখন তার পাগুলো যখন মাটির ভিতরে দাবে গেল সেই তার আসল দিকটি খুঁজতেছে আমার নবীজিকে টার্গেট করে মারার জন্য সেই তার তীর খুঁজে পাচ্ছে না সেই সেখানে ব্যর্থ হয়ে গেল সে নার্ভাস হয়ে গেল আর সেই সেখান থেকে উঠতে পারছে না আমার নবী যে অনেক দূর চলে যাওয়ার পরে সে অনেক কষ্ট করে উঠে উঠে আবার দূর দিলেন আমার নবীজির কাছাকাছি যখন গেলেন আবার সেই ওই গোড়ার পাগল মাটির ভিতরে দেবে গেল আমার নবী অনেক দূর চলে গেলেন আবার অনেক কষ্ট করে উঠলো এবার তিনবার যখন হয়ে গেল আবার সোরাকে বুঝতে পারলো এখানে তৃতীয় কোনো শক্তি কাজ করতেছে আমি মোহাম্মদ আরবিকে কিছুই করতে পারবো না আমার উপর তো অভিশাপ লেগে গেছে হয়তো আমি মরে যাব তখন সোরাজ আমার নবীজিকে ডাকলেন ইয়ারো সোরাল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আপনার সাথে বিয়াদবি করেছি আপনি আমাকে নিরাপত্তা দান করুন উচ্চ অবস্থায় বলুন আমার নবী থামিয়ে সোরাকার কাছে আসলেন সোরাকা আমি তোমাকে সামনা ভিতরে নিজ হাতে তোমার জন্য নিরাপত্তা নামা লেখে দিলাম যখন মক্কা বিজয়ী হবে আমরা তোমাকে কিছুই করবো না একটা শর্ত আছে আমাদের পিছনে পিছনে যে সমস্ত কাপেরা আসতেছে তুমি তাদেরকে বিভিন্ন কৌশলে তাদেরকে বুঝিয়ে নিয়ে যাবা আমি এই শর্তে তোমাকে নিরাপত্তা দিয়ে দিলাম তখন সোলাকা আমার নবীদের কাছ থেকে নিরাপত্তা নামা দিয়ে সেই ফিরে আসলেন তখন আমার নবীজি সোরাকাকে বললেন হেই সোরাকা মনে রেখো যেই দিন তোমার হাতে খ্রিস্টা সম্রাটের কঙ্কন তোমার হাতে তুমি পরিধান করবে তখন তোমার কি অবস্থা হবে হয়ে গেল রাসুল আমাকে এটা খুব ভবিষ্যৎবাণী শোনালেন এটা তার ভিতরে গুরুপাক খেতে লাগলো এবং সেই ওই পিছনে সমস্ত কাফেরদেরকে বললেন এখানে আমি অনেক গিয়েছি কাউকে পাইনি তোমরা সেখানে ব্যর্থ চেষ্টা করো না চলো আমরা সকলে মক্কায় চলে যাই সমস্ত মানুষগুলোকে নিয়ে সেই মক্কায় চলে গেল এবং সেই সোনাকা যুদ্ধের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ হজরত উমরের খেলাফতকালে যখন এই কিসরা পরাজয় হলো ইসলামের বিজয় হলো হজরত অমরের সামনে ওই কিসরা বাদশাহ তার মুকুট এবং তার কঙ্কন বিভিন্ন রত্নরাজি অমরের সামনে রাখলেন তখন ওমর ওই দূর থেকে সোরাকাকে ডাক দিলেন সোরাকা তুমি এসো ওই সোরাকাকে ডেকে সোরাকার হাতের ভিতরে ওই কঙ্কন পরিয়ে দিলেন তখন সোরাকা চিৎকার করে কেঁদে দিলেন আমার নবীজি হিজরতের সেই পথে আজকের এই দিনের জন্য আমাকে সুসংবাদ দিয়েছিলেন আজকে আমার মতো একদম বেদইনের হাতে কি সুন্দর না লাগছে আমার নবীর ভবিষ্যৎ কি সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে একজন মহিলা সেই ওই পথে যাত্রীদেরকে মেহমানদারি করতেন এবং তাবুর পাশে সারাক্ষণ বসে থাকতেন মেহমানের অপেক্ষায় করাম আমার নবীজি ওই পথ দিয়ে যাচ্ছিলেন সে নবীজিকে মেহমানদারি করতে চাইলেন তার কাছে ওই দিন কোন খাবার ছিল না তখন নবীজি উম্মে মাহবুদকে বললেন আমি শুনেছি তুমি অনেক অতিথি পরায়ণ তুমি তুমি তো আজকে আমাদেরকে মেহমানদারি করো সে বললো আজকে মেহমানদারি করার মতো আমার কাছে কিচ্ছু নাই তখন বলে তোমার কাছে কি আছে বলে আমার কাছে ছাগল আছে তাদের অস্থানে দুধ নেই তখন নবীজি ওই ছাগলকে ডেকে অস্থানের মতো বিসমিল্লা বলে হাত স্পর্শ করলেন সেখানে ওই স্থল করতে দুধ বসে গেল এবং ওই দুধ আমার নবী আবু বকর তার বাকি ওই সকলের সাথী এবং অন্য আবদকেও পান করালেন উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ তারা সেখান থেকে চলে যাওয়ার পরে তার স্বামী আসলে পাত্রবর্তী দূর থেকে এলো তখন অন্য মাহবত সকল বানা খুলে বললেন তখন তার স্বামী বললেন হাই হাই সেই তো আমার মনে হয় মক্কার সেই মোহাম্মদ আরবি আজকে যার ব্যাপারে অনেক কথা শুনেছি আমার মনে হয় আজকে তিনি তোমার পাশ দিয়ে গিয়েছেন কারণ এমন ঘটনা তার কাছ থেকে শোনা যায় উচ্চ আওয়াজ দিয়ে বলুন সোহার আল্লাহ তখন তিনি শপথ করেন আমি মদিনাতে গিয়ে ইনশাল্লাহ তার হাতে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব উচ্চ আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ এভাবে মদিনা যাওয়ার পথে বুরাইদা আসলামী সত্তর জন সঙ্গী নিয়ে তার সমস্ত পুত্র সকলে আমার নবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তার পাখি গুলে বর্ষার মাথায় উঁচু করে সেই দুনিয়াবাসীকে সুসংবাদ শুনিয়ে দেই হে দুনিয়াবাসী শুনে রেখো দুনিয়া এখন ইনসাফ ও নেই বিচারে পূর্ণ হয়ে যাবে শান্তি ও নিরাপত্তার বাদশাহ মদিনাতে আগমন করছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এভাবে আমার নবীজি পথ ছাড়া শুরু করলেন পথ চলতে চলতে আওয়াম এক যুবক মদিনার সর্দার ব্যবসায়ী কাবেলার সাথে সাক্ষাৎ হলো তখন জুবাই রিমিনুল আওয়াম তিনি নবীর একজন ছায়ার মতো সাথে ছিলেন আসমাকে বিবাহ করেছিলেন এবং দশজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তির মধ্যে একজন ছিলেন তিনি আমার নবীজিকে সে ব্যবসার পণ্য প্যাকেট থেকে সাদা কাপড় আমার নবীজিকে উপহার করলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ এভাবে আমার নবীজি আটে রবি লাউল ছয়শো বাইশ খ্রিস্টাব্দে তেইশে সেপ্টেম্বর কুবাতে পৌঁছলেন সেখানে মসজিদে কুবা প্রতিষ্ঠা করলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবাহ আল্লাহ সেখানে সমস্ত মুসলমানরা নবীকে স্বাগতম জানালেন ইস্তেকবাল করলেন আল্লাহ পাক আয়াত নাজিল করেন ফাইনাল্লাহ হুয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিনা ওয়াল মালায়েকাতু বাদা যালিকা যাহির আজকে আল্লাহ আমার নবীর বন্ধু হয়ে গেলেন জিবেরাইল এবং যারা সব মোমেন রয়েছে এবং হুদ ফেরাস্তাগণ সহ আল্লাহ নবীর বন্ধু হয়ে গেলেন এবং সকলে আমার হাবিবের সাহায্যকারী হয়ে গেলেন উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ এভাবে হজরত আলী তিন দিন পর্যন্ত মক্কার সমস্ত মানুষের নবীজির আমানতকে ফিরিয়ে দিয়ে দ্রুতগামী ঘোড়া নিয়ে সেই মদিনাতে চলে আসলেন রানোনা উপত্যকায় আমার নবীজি সমস্ত মদিনাবাসীকে নিয়ে সর্বপ্রথম জোবান নামাজ আদায় করেছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ সেরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার নবীজিকে ইস্তেকবাল করার জন্য দাঁড়িয়ে থাকতো যখন আমার নবীজিকে তারা পেত না সন্ধ্যায় তারা নিরাশ হয়ে বাড়ি ফিরত তারা তাদের সকলে একটাই স্লোগান ছিল হুনা রসুল্লাহ কদে যা

আমার নবীজি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এবং কোরআনকে সংবিধান বানিয়ে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন আমার নবী হিজরতের কারণে আমার নবী সফল রাষ্ট্রনায়ক হয়েছিলেন মদিনা থেকে ইসলামকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন আর এই হিজরতের কারণে ইসলামের বিজয় শুরু হয়ে গেল আর এই মদিনা থেকে ইসলামের বিজয় শুরু হয়ে আজকে সারা পৃথিবীতে দুইশো কোটি মুসলমান আজকে আমরা উন্নতি লাভ করেছি উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান আল্লাহ আনন্দের বিষয় হচ্ছে দুই সালে সরকারি জনসমানে অনুযায়ী নাইনটি ওয়ান পার্সেন্ট বাংলাদেশের মুসলমানের জনসংখ্যা আজকে বৃদ্ধি পেয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান আল্লাহ এইভাবে সারা পৃথিবীতে এই হিজরত হলো মুসলমানদের বিজয়ের একমাত্র কারণ এই হিজরতের কারণে মক্কা বিজয় হয়েছে আস্তে আস্তে সারা পৃথিবীর ইসলাম ছড়িয়ে পড়েছে সুতরাং এই হিজরতের ইতিহাস হিজরতের গুরুত্ব মুসলমানদের জন্য অপরিসীম